ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্যভাবে ধন্যবাদ জানাই প্রথমে বলে রাখি যে আজকে বেশ কিছু কথা বলবো আপনাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণভাবে শুনবেন আমার কাছে বেশ কিছু কিতাব আছে আমরা ইতিমধ্যে সেল করেছি বা সেল করে যাচ্ছি তো তার মধ্যে এখানে বেশ এই নামের একই নামে লজতন্না সাঁতারিজের বই নামে বেশ কিছু কিতাব আমাদের কাছে আছে এখানে এই কিতাবগুলা সবগুলো মাত্র আপনারা এক হাজার টাকায় পাবেন আপনারা যারা নিতে ইচ্ছুক তারা জলদি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি এখানে আপনাদের নাম্বারটা দিয়ে দিয়েছি ঠিক আছে এই নাম্বারটা আপনারা দেখতেই পাচ্ছেন seven six three one nine three one nine এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু